হ্যালো হ্যালো প্রিয় হ্যালো প্রিয় বাংলাদেশবাসী আমি লাইভটা করতে চাই কিন্তু করতে পারি না বারবার কাটতে যায় আমারে আমার এক ভাই ফোন দেয় আমার মান সম্মানের প্রশ্ন লাইভে আমি আইতে চাইছিলাম না ইতনে দিনও বাদ আয়ো প্রিয় বাংলাদেশবাসী আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন জানি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ কামনা করি আপনাদের কিন্তু বড় দুঃখের বিষয় আপনাদের সামনে আপনাদের কাছে আমার অনুরোধ এই লাইভটা বেশি বেশি শেয়ার করবেন বাংলাদেশের যারা বড় বড় বিচারক যারা বিচার করে যারা বিচার করে পরকিয়ার যারা বিচার করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে জানি এই লাইভটা भैया বুঝতে যায় ऋषि नहीं दिख रहा वो এবং कहाँ गया প্রবাসী মন্ত্রীর কাছে हाँ वो एक्चुअली ऑफिस से छुट्टी আমার অনুরোধ वो आ जाएंगे दो तीन दिन में প্রবাসী ভাইদের কাছে আমার অনুরোধ आ, कुछ काम था क्या आपको उनसे আমি সৌদি আরব আইছিলাম हाँ मुझे ऋषि से काम ही था अच्छा तो फिर एक काम সৌদি আরব करता আইছি हूँ আমি বড় मैं चलता हूँ আশা নিয়া जीजू কিন্তু आप আমার इतनी दूर আশা से কি आए হইল हैं এখন आप दो दिन तो रुक ही सकते हो ना আমার वो আশা কি হইল आप उनसे मिलकर ही जाना আমি দুই দিন মেডিকেলে ছিলাম এই ঠান্ডা লাগে আমি এই গামছা দিয়া तुम इतना फोर्स कर ही रही हो আমি গলা ধরে ধরছিলাম रुक ही जाता हूँ ভাই আমার বাঁচাইছে वैसे भी कोई আজকে আমার মৃত্যুর বয়স काम तो হইতে था नहीं দুই দিন আপনাদের কাছে আমার অনুরোধ পরকিয়া কেউ যদি কারোর সাথে পরকিয়া করে তাইলে কি তাইলে কি হে কইয়া কারোটে ওই বাড়ির মানুষের কাছে বললে হইবে পরকীয় করলে থানায় কইয়ে হইবে চেয়ারম্যানেটে কইয়ে হইবে মেম্বারেটে কইয়ে হইবে এলাকার বাড়ির আশেপাশের মানুষের কাছে কইয়ে হইবে যে আমি অমুকের সাথে আমার সম্পর্ক আমি ঘুমাইতে যাই বা আমি মোবাইলে কথা কই কইয়ে আইবে একটা জিনিস পরকীয় করলে বা সম্পর্ক করলে বা ঘুমাইলে কি ধরা খায় আপনাদের কাছে এই একটা আমার অনুরোধ अरे যে जीजू এই आप- কথাটার आप আমি पाँच मिनट জবাবটা बाहर চাই वेट कीजिए मैं मैं যে भी তারা आती हूँ বলে পরকিয়া ठीक করলে है ठीक है ठीक है কইয়ে तुम कर আইবে लो कर लो चल, चल। তারা কলে পরকিয়া করলে কইয়ে আইবে মোবাইলে কল দিলে কইয়ে কল দেবে अच्छा जीजू মানুষের मैंने হুন্ডাই रील्स কথা बहुत কইবে। बार सुना है आपके लिए आप আমার মেয়ে ক্লাস এইটে পড়ে अरे कहाँ আমার वो রানিং तो এই बस চার ऐसे ही বছর थोड़ा बहुत कभी कभी আমি अच्छा এই जीजू চার বছর শেষ হয় নাই আমি এই রানিং চার বছর শুরু হইবে আমি সৌদি আরব আসছি কিন্তু আমার বউ আমার বউ পরকিয়া লিপ্ত <laughs> দুইটা লোকের সাথে একটা হইলে আমার ঘরের পিছনে আর একটার বাড়ি হইলে আমার বাড়ির একখান বাড়ি থুইয়া কিন্তু একটার সাথে আগে হইছে সম্পর্ক আর একটার সাথে পরে হইছে আমার দ্বারা প্রমাণ আছে কয় মিনিট কয় মিনিট কখন কথা বলছে একটার নাম আলতাপ আর একটার নাম বঙ্কিয়া সে জামাই দোনোটাই ওই গ্রামের একটা ওই গ্রামের জামাই আর একটা ওই গ্রামের পোলা বিয়ে করছে বাড়ির পাশে তার চরিত্র আলতাপের চরিত্র ভালো না সে একবার মেম্বার হয়েছিল ঠেলার চোরে আচ্ছা, গ্রামবাসীর জাগরি একবার মেম্বার হয়েছিল তারপর আর ওই জায়গায় মেম্বারি প্রয়োগ করতে পারে না বিএনপি সরকারের চাপের চড়ে মানে চৌকুটাই দেবে আট ভাঙ্গিয়া লাগবে অকম যা করছে এই জন্য পলাইছিল দেড়সারিয়া সেই আমার এই পরকীয়ার বিষয়টা করতে দেয় নাই আমি বিচার দিছিলাম সেই করতে দেয় নাই সেই থানায় যাইয়া এইটারে থামাইছে কিসের জন্য থামাইছে কেন থামাইছে থানার থানার ওসি কেন বিচারটা করলো না আমার এইটা এলাকাবাসীর আমার এই ডাক প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আপনাদের কাছে আমার চোখে আর পানি নাই আমি এই কথা গাইতে পারি না কেন দামাইছে আমার গ্রামের সৈদারের তো আমি কইছি সৈদারে পর্যন্ত জানে তারা বলে যে পরকীয়া ভাই প্রিয় বাংলাদেশবাসী আমি লাইফটা শেষ করতে পারি না আমার এক একজনের ডিস্টার্ব করে আমারে ফোন দেয় আমি আপনাদের সাথে পুরো কথা শেষ করতে পারি না আমারে খালি আমারে ফোন দেয় লাইফটা জানি না করতে পারি আমি তারা কারোর জন্য দেয় আমি বুঝি আমার বাড়ির আমি বুঝি আমি আর বাঁচবো না আমি বাড়ি যাবে আমি মরে যাবে আমি লাইভটা শেষ করতে পারি না আমার খালি ফোন দেয় প্রিয় বাংলাদেশবাসী আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আপনারা পরকিয়ার পরকিয়ার বিচার আচার জানি কঠিন থেকে কঠিন হয় এই সংসার এই সংসার কারো সুখের সংসার কেউ জানি না ভাঙ্গে কারো স্বপ্ন জানি কেউ না ভাঙ্গে কারো বাচ্চা কাচ্চারে জানি কেউ এতিম না করে আপনাদের কাছে বাংলা লাইফটা আমি ঠিকঠাক মতন করতে পারি না আমি কথা কইতে না আমার আমার খুব কষ্ট আমার খালি ডিস্টার্ব করে সবাই যে আমি জানি এই লাইফটা না করি আমি প্রিয় বাংলাদেশ পার্টি আমি লাইফটা শেষ করতে পারি না আমার খুব ডিস্টার্ব করে আমার লাইফটা আমার বন্ধু বান্ধব আছে আর আমার লাইফ